বলিব বিশেষ ধর্ম সবাই আছে যারা ছাড়ল জানাই ধর্ম কর্তা রাজ্য বাদল পাই ধরে জানাই আপনারা সবাই যদি করেন বন্ধ কি ধন করলাম না তার সাধন ভজন আমার শুধু লক্ষ্য জুনি ঘুরতেই গেল দয়া আমি তো গুরুকে চিনলাম না গুরুকে চিনতে হলে সময় মতোই তাকে চিনতে হয় সময় মতোই তাকে বুঝতে হয় লালন সাহেবের গানে বলেছে বসবেন সময় তাকে ডাকবেন ডাকার মতো ডাকবেন রাসুল সাল্লাল্লাহু বলেছে আমাকে পাইবার জন্য তোমরা চীন দেশে যাও সেই চীন দেশটা কোন চিন্তাসের কথা বলা হয়েছে একটা গ্রামের কথা সেখানে বলা হয়নি সেখানে বলা হয়েছে চীন যাওয়ার জন্য ওই চীন থাকে চীন থাকে একজন চীনা আপনাকে বলবো আপনি যা কিছু করেন না কেন যতক্ষণ পর্যন্ত একজন গুরুর কাছে এসে আপনার সমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই করে কোনো শান্তি গুরুকে চিনতে হলে গুরুর কাছে থেকে কোনো কিছু পাইতে হলে চেয়ে নেওয়ার অভ্যাস করা দরকার নাই এবাদত বন্দিগি করলে পরে গুরুর মনকে খুশি রাখলে পরে গুরুই আপনাকে দায়িকা ঘরে থাকে এই বস্তুটা দান করলাম যেই বস্তুটা নাকি কোনো টাকা পয়সা দিয়ে কিনা যায় না সেইটা টাকার বিনিময়ে কিনা যায় না যেই বস্তুটা আপনাকে দান করলে পরে আপনি অনেক বড় হয়ে যাবেন অনেক জ্ঞানী হয়ে যাবেন এবং গুণবতী একজন হয়ে যাবেন আর যদি ওই বস্তুটা আপনার ভিতরে না থাকে তাহলে আপনার কাছে কেউ আসবে না ছোট বাজাবেন পালাটা আমার গুরু দিয়েছে অনেক কথাই আমার বলতে হবে আপনারা বিরক্ত মনে করবেন না তবে যেটা না বললেন নাই সেটাই আমি বলবো সেটা হলো আমার ভক্তকে শুধু বলতে চাই উসিলা ছাড়া একজনের মাধ্যম ছাড়া কেউ কখনো আল্লাহ নৈকট্য লাভ করতে পারে না আপনারা যা কিছুই করেন আল্লাহকে পাওয়ার জন্য করেন রাসুলকে পাওয়ার জন্যই করেন তাদেরকে পাইতে হলে একজন পুরো ছাড়াতে সম্ভব না তাই বলেছে মন ভালো বহু যে ব্যক্তি তার চিনছে সে হলো তার রবকে চিনছে প্রভুর হলে প্রভুকে চিনতে হলে আগে এইরকম একজন চীনা সঙ্গ করতে হবে তার মানে আপনার রং হবে আপনি যদি সঙ্গ ভালো দেন তাহলে চোর হবেন আপনি ডাকাতের সঙ্গে করলে আপনার ডাকাত হবে আপনি আলেমের সঙ্গে করলে আলেম হইবেন একজন গুরুর সঙ্গে করলে গুরু হয়ে যাবেন সেই গুরুর কাছে আসতে হলে নিজের আমিত্যটাকে যেটাকে বলা হয় অহংকার এই আমিত্য স্বভাবটাকে বলি দিতে হবে এই আমিত্বটাকে যে ত্যাগ করে গুরুর কাছে আসতে পারে সেই অমূল্য ধন পায় যে ওই আমিত্ব ত্যাগ করতে পারে না সে কখনো গুরু সে ধন পারে না এই জগৎ আপনারা মুর্শিদ ধরা মুর্শিদের তো যে অন্য ধরনের আলাপ আলোচনা আমরা করব। এখানে সম্পূর্ণভাবে যারা অমৃত হয়েছেন গুরুকে যারা বিশ্বাস করেন তাহারা আসলে গুরুর দরবারেকে কি ধরনের ব্যবহার করা উচিত কিভাবে গুরুর কাছ থেকে বস্তু আদায় করা যা আমি সেই থিংস রেখে আমি গানটা করতেছি গ্যারেজটা তারা আপনারা বুঝে নেবেন